বিষয়টা হয়ে গেছে যে পুতিন কাকু এবার বাংলাদেশে কাকুর যে ফ্যান ফলোয়ার ছিল পলিটিক্যাল ইস্যুতে আসলে ভাগ করে ফেললো পুতিন কাকুর এমন সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ হলেও বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যমে যখনই এই খবরটা প্রকাশ হয়েছে সেখানে পুতিন কাকুর চোদ্দ গোষ্ঠী মোটামুটি উদ্ধার করতেছে বা বিরোধী দলের যারা রাজনৈতিক আছেন এনটি আওয়ামী লীগের যারা রাজনীতি করেন কারণ বিষয়টা হচ্ছে যে অন্য দেশের আভ্যন্তরীণ ইস্যুতে থার্ড কোনো কান্ট্রি এসে নাক গলানোটাকে কেউ মনে করছেন জায়েজ আবার কেউ মনে করছেন না জায়েজ বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তারা সবসময় মনে করে যে তারা যে রুলস রুলটা চালাচ্ছে যেমন এই মুহূর্তে বাংলাদেশে কি বলা যায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে একটা তোলপাড় চলছে বিএনপি সহ অন্যান্য দলগুলো চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই ভোট হবে আবার আওয়ামী লীগ বলছে তত্ত্বাবধায়ককে জাদুঘরে পাঠাই দিছে এখন তত্ত্বাবধায়ক না হলে নির্বাচন এক পেশি হবে রাতের ভোট হয়ে যাবে এমন আশঙ্কা তো এটার জন্য বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন সহ বা পশ্চিমা বিশ্বেরই একটা মদত কিন্তু কামনা করছে বিরোধী দলের রাজনৈতিক যারা ফলোয়ার আছেন তো এর মাঝখানে আমরা আমেরিকাকে দেখেছি বা অন্যান্য ইউ সহ আরও বেশ কিছু দেশ জাপান বলেন যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলার কারণে তাদের সাথে আমেরিকার জায়গার একটা দূরত্ব হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের বেসিক্যালি তো এর মাঝখানে ব্যতিক্রম বা ভিন্ন রকম অবস্থানে আছে চীন এবং রাশিয়া সহ আরও কিছু দেশ তো বর্তমানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুতিন কাকুর পক্ষ থেকে রুশ দূতাবাস বাংলাদেশে যেটা আছে তারা যে বক্তব্য দিয়েছে সেখানে কোথাও না কোথাও বিএনপির জন্য একটু মন খারাপেরই বিষয় হয়ে গেছে দর্শক গণতন্ত্র সুরক্ষা বা অন্য কোনো অজুহাতে বাংলাদেশ সহ তৃতীয় কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে রাশিয়া ঢাকার রুশ দূতাবাস গতকালকে সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে কিন্তু রাশিয়া এসব করে না রাশিয়ার দূতাবাস এমন এক সময়ে এই বিষয়টা নিয়ে আপনার হস্তক্ষেপ করল বা বিবৃতি দিল যখন পশ্চিমা দেশগুলোর মিশনগুলোর ভূমিকা নিয়ে সরকারের সাথে এক ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে সাম্প্রতিক সময়ে দেশের আভ্যন্তরীণ রাজনীতি এবং আগাম সংসদ নির্বাচন নিয়ে এইসব মিশন খোলামেলাভাবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছে ধারাবাহিকভাবে রুশ দূতাবাসও তারাও তাদের অবস্থান প্রকাশ করেছে আজকে রুশ দূতাবাস তাদের বিবৃতিতে বলেছে রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত উনিশশো সালে জাতিসংঘের ঘোষণা অনুসারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যাই হোক না কেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নাই দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে আপনার এই হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে পরিলক্ষিত হচ্ছে কারণ অনেকেই বিশ্বাস করে যে তারা তাদের নিজেদের স্বার্থে ওই নীতি লঙ্ঘন করতে পারে রাশিয়ার দূতাবাস বলছে নিজেদের উন্নত গণতন্ত্রের বলে দাবি করা দেশগুলোর মধ্যে আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষাগুলো সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে তারা শুধু জাতিসংঘের সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করে না বরং নির্লজ্জ প্রতারণা অবৈধ বিধিনিষেধ ইত্যাদিও অবলম্বন করে ফলে বিশ্বের অনেক দেশের সার্বভৌমত্ব অভূতপূর্ব ঝুঁকির মুখে পড়ে এখানে বক্তব্য দিতে গিয়ে ইরান ইরাক আফগানিস্তান সহ আপনার পৃথিবীর অনেক দেশের কথাই কিন্তু রুশ দূতাবাসের বক্তব্যে উঠে এসেছে রুশ দূতাবাস তাদের বিবৃতিতে সেই দেশের দুই সালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিভিন্ন উপায় তুলে ধরেছে বিবৃতিতে বলা হয়েছে যে কৌশলগত স্বাধীনতা ও একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থার সার্বভৌম দৃষ্টিভঙ্গি বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য সরঞ্জাম রয়েছে যারা নিজেদেরকে বিশ্বের শাসক বলে মনে করেন তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতের নামে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এই ধরনের নীতি স্পষ্টতই বিশ্ব ব্যবস্থার স্থায়িত্ব নষ্ট করে এবং বিশৃঙ্খলা ও বিপর্যয় ডেকে আনে এর অসম্পূর্ণ তালিকা আছে Yugoslavia Iraq Libya Yemen Syria এবং আফগানিস্তান এই দেশগুলোতে পশ্চিমাদের হস্তক্ষেপের ফলে তাদের আভ্যন্তরীণ ইস্যুতে তখন এই দেশগুলো আজকে পৃথিবীর ইতিহাসে একটা ধরেন কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে গেছে যে এক দেশের আভ্যন্তরীণ ইস্যুতে যখন অন্য দেশে এসা নাক গলায় কী হয় এখন বিষয়টা হচ্ছে আমরা যারা আমজনতা আছি বিভিন্ন দলের আমাদের অবস্থানটা আসলে কি আমাদের অবস্থানটা আছে আমরা যে যেই দল করি আমাদের দলের যে দিক দিয়ে ফায়দা হয় এই ফায়দা যদি বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে হয় তাহলে আমরা সেটাতেই রাজি যেমন ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বা এই ক্ষমতায়নে ভারতের একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে যদিও এটা কেউ স্বীকার করে না বাট এটা সবাই বুঝি যে ভারতের একটা প্রভাব আছে অপরদিকে বর্তমানে বিএনপির রাজনীতিতে বা বিরোধী দলের গুড়ার রাজনীতিতে আপনার পশ্চিমাদের একটা একটা মদত আছে তো এই যে মদতের বিষয়টা যেমন বিএনপি ঘরনার যারা আছেন তারা পশ্চিমাদের এই যে হস্তক্ষেপ বা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা এটা কিন্তু পছন্দ করে না কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত আবার আওয়ামী লীগের তারা পশ্চিমারা যখন এসে এখানে আভ্যন্তরীণ ইস্যুগুলি নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলে সেটাও কিন্তু আপনার পছন্দ করে না এখন ভারতেরটা বিরোধী দলের যারা আছে তারা পছন্দ করছে না আবার পশ্চিমাদেরটাও আওয়ামী লীগ যারা আছে তারা পছন্দ করছে না তো যার কারণে প্রত্যেকটা দেশে অবস্থিত যে রাষ্ট্রগুলো আছে মানে রাষ্ট্র কি অ্যাম্বাসিগুলো আছে তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন আর আরেকটা আপনি যদি জিও দেখেন যে এইটা একটা সিস্টেম হয়ে গেছে আমেরিকা যেই দেশে গিয়া নিজেরা একটা পজিটিভ অবস্থান নেবে রাশিয়া তার বিপরীত পক্ষে অবস্থান নেবে একই দেশের ভেতরে দুইটা দেশ দুই দলকে সাপোর্ট করে এটা একটা সিস্টেম হয়ে গেছে আপনি দেখেন চীনের অবস্থাটা যে চীন যেখানে গিয়ে কিছু করে আমেরিকা সেটার বিরোধিতা করে আবার আমেরিকা যেখানে গিয়ে বন্ধুত্ব করে চীন তাদের থেকে দুই কদম দূরে চলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনি দেখেন যে সম্পর্কের বিষয় আর জো বাইডেনের সাথে সম্পর্কের বিষয়েও একটা স্পষ্টত দ্বিধা বা বিভাজন আছে তো সকল কিছু মিলিয়ে পুতিন কাকুর বাংলাদেশে এতদিন যাবত যে ফ্যান ফলোয়ার ছিল সেইখানে একটা বিশাল ফাটল ধরে গেছে আমি গণমাধ্যমের কমেন্টগুলো কালকে দেখছিলাম যে এতদিন যাবত যারা মনে করতো যে আমেরিকার উচিত না যে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে জড়ানো অথবা রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের একটা অবস্থান তৈরি করা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার ছিলেন কিন্তু যখনই বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট হলো সেইখানে আবার একটা বিভাজন তৈরি হয়েছে আসলে অল অ্যাবাউট পাওয়ার পৃথিবীর প্রত্যেকটা দেশেই তারা তাদের সিস্টেম মতো চলে তবে আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছি সাধারণ জনগণ আছি আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কিন্তু দল কইরা ভাতও খাই না দল কইরা ধরেন কি বলা হয় যে আমরা কোনো সুযোগ সুবিধা নেই না আমাদের যে অবস্থান আমরা চাই বাংলাদেশ পৃথিবীর বুকে একটা শক্তিশালী জায়গা তারা তৈরি করুক আমাদের দেশে গরিব মানুষগুলার ইকোনমিক যে সিকিউরিটি সেটা তৈরি হোক শ্রমের ন্যায্য ব্যবস্থা তৈরি হোক ভোটের অধিকার তৈরি হোক আমি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট করার পক্ষে কারণ ভোটের বিষয়টা যেহেতু পলিটিক্যালি এই দেশে ভাইব্রেট হয় আমরা রাজনীতি করি তার মানে এই না কোনো দলকে সাপোর্ট করি তার মানে এই না যে আমাদের পক্ষে সবসময় আমরা কথা বলবো আমরা রাজনীতি করি দেশের কল্যাণের চিন্তা করি আমরা হয়তো প্রত্যেকে এক একটা দলের রাজনীতিবিদ বা ফ্যান ফলোয়ার কিন্তু তার মানে এই না যে অন্য একটা দলের ভালো জিনিসটারে আমরা সমালোচনা করব নিজের দলের খারাপটারই প্রশংসা করব বিষয়টা তা না তো আওয়ামী লীগ বিএনপির রাজনীতি চলতেই থাকবে নেতারা নেতা হবেন কেউ এমপি হবেন কেউ মন্ত্রী হবেন আমাদের মধ্যে আমাদের কমেন্ট সেকশনে এই যে গালাগালি বা বিষয়টা সেটা আসলে কতটুকু যৌক্তিক আপনার অবস্থানটা আসলে কিসে আমরা অনেকে আমেরিকাকে অপছন্দ করি আবার আমেরিকাকে পছন্দ করি আসলে কখন পছন্দ করি কখন অপছন্দ করি যখন আমাদের স্বার্থে আসে পুতিনরাও পছন্দ করি অপছন্দ করি যখন আমাদের স্বার্থে আসে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম